সর্বনাশা পদ্মা যে পদ্মার বুকে হাজার হাজার মানুষের জীবন দিয়েছে গ্রাস করে নিয়েছে অর্থ সম্পদ কত মা ভাবার বুক খালি করে নিষ্ঠুর পদ্মা আয়লা নার্গিস ইত্যাদি নামক প্রতি বছর বন্যায় দুই ঈদে যে সন্তান মা বাবার সাথে দেখা করার জন্য বাবা মা রা সন্তানকে দেখা করার জন্য বোঝায় দুইতলা তিনতলা জাহাজ এই পদ্মায় কত জীবন যে কেড়ে নিয়েছে নিয়েছিল যুগ যুগ ধরে প্রতি বছর বরা পদ্মায় অজস্র জনগণের পদ্মায় কেড়ে নিল অজস্র প্রাণ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার দয়া হলো বাংলাদেশের মুনাফেকদের সাথে জীবন মরণ সংগ্রাম করে রক্ত স্রোত বেয়ে বেয়ে দিয়ে আল্লাহ রহমতে তৈয়ার করল উশিলা হয়েছে জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু চালু করার প্রতিদিন কুটি কুটি আদায় করছে ধনী হয়েছে বাংলাদেশ বিশ্ব করছে জয় জয়কার হিংসায় পড়ছে বাংলাদেশের বেঈমান ও ভারতের ভারত পাকিস্তান